নম্বর হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা চার নম্বর উত্তম আমল হলো হজ করা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে জিহাদের কথা বলেছেন কেন এই হজের কাজের ভিতরে জিহাদের চর্চা আছে জেহাদের প্র্যাকটিস আছে একজন মানুষ যেভাবে জেহাদের ময়দানে ছুটাছুটি করে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করে একজন হাজির সে যখন হস করতে যায় তখন সে হেরাম বেঁধে একবার সে কাবা শরীফকে মাঝখানে নিয়ে তাওয়াপ করতে থাকে তারপরে সে সাফা মারোয়াতে দৌড়াদৌড়ি করে এরপর সেখান থেকে এক দূরে সে আর পাই যায় আরফা থেকে আরেক দূরে সেই মুজদালিফায় যায় মুজদালিফা থেকে আরেক দূরে সেই মিনায় যায় সে মিনা থেকে আবার মক্কায় যায় ঠিক কিনা বলেন আবার সেই সে সেখানে কোরবানি করে আবার সে চুরি চালাতে হয় এখানে হজের কাজের ভিতরে জেহাদের প্র্যাকটিস আছে জেহাদের অনুশীলন আছে জেহাদের চর্চা আছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই সুরাই হজের ভিতরে জেহাদের কথা বলেছেন চিৎকার দিয়ে বলুন সুবাহ বাইর আমার অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলমিন সুরাই হজের ভিতরে নিকুত আল্লাহর আবাদতের কথা বলা হয়েছে নিকুত আল্লাহর আবাদত আল্লাহ বলেন ওয়ামিনান নাসি ভিতরে বলেন যে সমস্ত মানুষ সন্দেহ নিয়ে আবাদত করে কিছু মানুষ আছে না তারা আবাদত করে মনের মধ্যে সন্দেহ বা এত কষ্ট করছি কত কষ্ট করে আবাদত করছি এগুলার প্রতিদান কি সত্যি আমি পাবো আছে না নাই আছে আমি আমার কিছু স্টুডেন্ট তারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা আমার কাছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখে তারা আমাকে জিজ্ঞেস করলো হুজুর স্কুলের মধ্যে আমার কিছু হিন্দু বন্ধুরা আমাকে বলল আচ্ছা তোমরা যে এত কষ্ট করে আবাদত করো তোমরা মনে করো কবরের মধ্যে সওয়াল জবাব হবে তোমাদের সেখানে শাস্তি হবে ফেরাস্ত আসবে আচ্ছা তুমি মনে করো অনেক কিছু কষ্ট করলে কবরে দেখলে যে কিছুই নাই নাউজবিল্লা বলবেন না দেখেন সন্দেহের বীজ সন্দেহের বীজ মানুষের মাথায় ঢুকাচ্ছে কার মাথায় মানুষের মাথায় ঢুকাচ্ছে আমি তাদেরকে বললাম আচ্ছা তুমি মনে করো এখন তুমি মনে করো যে কিছুই তো হবে না তুমি সারা জীবন পাপ করলে সেখানে যদি ভয়ঙ্কর মুনকার নাকের যদি তারা তারা আসাব নিয়ে তোমার কাছে যখন আসবে তখন তুমি কি করবে তোমরা আল্লাহ আল্লাহ হুজুর হুজুর আমার তো ভয় লাগছে আমার তো ভয় লাগছে কিন্তু কবরের ভিতরে মনকার আসবেন কিনা কোনো সন্দেহ আছে রব্বুল আলমিন হজে বলেন পৃথিবীতে কিছু মানুষ আছে তারা সন্দেহ করে আবাদত করে অমিনান নাসে মাইয়া আবুদুল্লাহ আলা করছি আমি কি প্রতিদান পাবো এটা একটা সন্দেহ আল্লাহ বলেন এই মানুষগুলো কিরকম জানেন ফাইন আসবাহু খয়রুন ইতমা আন্নাবি যখন তারা নামাজ কালাম পড়ে তখন তারা ব্যবসা ভালো হয় সেই মনটা খুব উৎফুল্ল থাকে তখন সে খুব খুব সুন্দর করে আবাদত করে সে মনে করে না আল্লাহ আছে আবাদতের মাধ্যমে আমি অনেক কিছু পাচ্ছি এরপর আল্লাহ বলতেছে যখন তার উপরে বিপদ আছে তখন সে আবাদত থেকে মুখ ফিরে এনে তখন সে বলে এত নমাজ পড়লাম এত আবাদত করলাম আমার মতো কষ্ট তো কেউ নাই আর যে আমি এত নমাজ আর পড়বো না নামাজ বলেন এই হজের ভিতরে আল্লাহর জন্য পাগল হওয়ার একটা নিদর্শন হলো হজ হজের মধ্যে আমার ইচ্ছে মতো সুন্দর জামা পরিধান করা যায় না সিলাই করা কাপড় পরিধান করা যায় না মাথায় টুপি দেয়া যায় না মাথায় কাপড় পরা যায় না ওখানে একজন হাজি দুটা সাদা কাপড় পরিধান করে সে পাগলের মতো সে তাওয়াব করতে হয় আল্লাহকে রাজি করার জন্য লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান লাকাওয়াল লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এই তালবিয়া পড়তে পড়তে পাগলের মতো আল্লাহকে রাজি করার জন্য পাগলামি করতে হয় এই আবাদত একমাত্র আল্লাহর জন্য আবাদতের ভিতরে সন্দেহ করা যাবে না আবাদতের ভিতরে কোনো প্রকারের লুকোচুরি করা যাবে না লুক দেখানো আবাদত করা যাবে না আমাদের সমস্ত আবাদত করতে হবে একমাত্র আমাদের আবাদত একমাত্র আমার আল্লাহর জন্য চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ বন্ধুরা আমার এই হজের ভিতরে কি আছে আবাদতের শিক্ষা আছে তাসবি পড়ার শিক্ষা আছে এই সুরাই হজরের আঠারো নম্বর আয়াতে বলছেন যেই আল্লাহ রব্বুল আলমিন যে কথাটা বলেছেন এই কথাটা হজের ভিতরে আছে সেই কাজ সেই কাজ কি হজের হজের নয় তারিখ আরফার দিন হাজিরা আরফার ময়দানে একত্রিত সম্মিলিত হয়ে আরফার ময়দানে অবস্থান করে সবাই আল্লাহ দরবারে ইচ্ছে মতো কান্নাকাটি করে আল্লাহ দরবারে গুনামাফ চাই রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারা রাহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আর পার শুধু মানুষ আল্লাহর ইবাদত করে না শুধু আল্লাহর ইবাদত করে না সেই দিন ইবাদত করে হাত্তা সাজার বিকলতা পর্যন্ত পশু পাখি আরদ ভূমণ্ডল নবমণ্ডল কুল্লুহুম ইয়াদউ রাব্বাহু সবাই সেই দিন আল্লাহকে ডাকে ওয়ায়ুসাব্বিহ সাবিহু আল্লাহর নামে তসবি জপে কিন্তু আমরা তাদের তসবি তাদের তসবির কথা আমরা বুঝতে পারি না আল্লাহ রব্বুল আলমিন সুরাই হজর আঠারো নম্বর আয়াতে বলছেন আলম তারম কি দেখো নাই আন্নাল্লাহ আল্লাহর সামনে সিজদায় অবনত হয় আল্লাহর সামনে সিজদা করে ওয়াল যারা আসমানে বাস করে এবং যারা জমিনে বাস করে আসমানে বাস করে জমিনে বাস করে মানুষ জিন সমস্ত মখলুকাত ওয়াশামসু সূর্য ওয়াল কামারু চন্দ্র ওয়ান নুজুমু তারকারাজি ওয়াল জিবালু মালাম والدواب এবং জন্তু ওয়াসার বিকলতা এবং বহু বহু মানুষ সবাই আল্লাহর সামনে নত হয়ে সিজদা করে আল্লাহর দরবার সিজদাই নুয়ে পড়ে চিৎকার দিয়ে বলুন সবান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন আর কিছু মানুষের উপর আল্লাহ সেই দিন আজাব অবধারিত করে রাখেন আর সেই দিন অনেক মানুষের উপর আল্লাহ অনেক আজাব দিয়ে কষ্টের মধ্যে রাখেন চিৎকার দিয়ে বলুন নাউজবিল্লাহ আল্লাহ বলেন আল্লাহ যাকে লাঞ্ছিত করে আল্লাহ যাকে অপমানিত করেন ফামা লাহু মিম মুকরিম তাকে সম্মান দেওয়ার জন্য কেউ নাই আল্লাহ যাকে অসম্মানী করে তাকে পৃথিবীতে কেউ সম্মান দিতে পারে না এই জন্য ইজ্জত আর সম্মান আল্লাঞ্চনা অপমানিত হওয়া সব কিছু কার হাতে আল্লাহর হাতে আল্লাহ বলেন আল্লাহ যাকে লাঞ্ছিত করে অপমানিত করে তাকে কেউ সম্মান দিতে পারে না তাকে সম্মান দেওয়ার মতো কেউ নাই পৃথিবীতে ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা আল্লাহ আল্লাহ যা ইচ্ছা তাই করেন যা ইচ্ছা তাই করতে পারেন তিনি হলেন বন্ধুরা আমার এই সুরার ভিতর আল্লাহ রব্বুল আলমিন এরপর হজের কথা সুন্দরভাবে বর্ণনা করেছেন এই হজ করার জন্য কার কার মন কাঁদে আমাদের মন কাঁদে কি আপনাদের মন কাঁদে কাবা শরীফ কি আমাদের দেখার জন্য মন কাঁদে কি না আমাদের সবার মন কাঁদে আল্লাহ তুমি আমাদের সেই কাবাকে আমাদের একটি বার দেখবার তৌফিক দান করো আল্লাহ শুনেছি কাবা কি দেখি নাই হাজার আসওয়াদের কথা শুনেছি দেখি নাই আল্লাহ তোমার একবার কাবা শরীফটা কেমন পৃথিবীর সর্বপ্রথম বাড়িঘর কাবা শরীফ যেখানে অনবরত আল্লাহর রহমত নাজিল হতে থাকে যে কাবা শরীফের উপরে বাইতুল মামুর ফেরাস্তাদের কাবা এর উপর আমার আল্লাহর আর শাহিম এই কাবার কথা শুনেছি দেখি নাই আমরা মিনার কথা শুনেছি দেখি নাই সাফা মারোয়ার কথা শুনেছি দেখি নাই আমরা গার হেরার কথা শুনেছি দেখি নাই বদরের ময়দান ওদের ময়দানের কথা শুনেছি দেখি নাই আমার পেয়ারা নবীর রাউজাই পাক শুনেছি এখনো দেখি নাই আল্লাহ তুমি আমাদের সকলকে দেখবার তো অভিক দিন কিসমত মে ইয়ার মেরি কিসমত মে একে এই সফর লেকে دے یا رب میری قسمت میں یا رب میری قسمت میں ایک ایسا سفر لگے دے میں مکے میں مدینے میں میری شام و سحر لگے دے میں شہر নাই নকশে কদম হাকে নবী চোমো মাই হাকে নবী চোমো আল্লাহ হোম্মা হয়ে গেছে অনেক কথা এগুলা বললে তো শেষ হবে না শুধু বলতেই থাকতে হবে কোরআন শরীফ এত সুন্দর আমার নবীর হাদিস আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমল করবার তৌফিক দিন সবাই বলে আমিন আমাদের আল্লাহর ঘর আমাদেরকে দেখবার তৌফিক দিন আমাদের স্বপ্নে যুগে আমাদের পেয়ারা নবীর নৌরানি দিদার আমাদের নসিব করুন সহ বলে আমিন ওয়াখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত